বরিশালে বাসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে মানবতার বাজার এখান থেকে প্রতিদিন বিনামূল্যে বাজার করছেন শত শত দুস্থ মানুষ গত বৃহস্পতিবার সকাল দশটায় নগরীর অমৃতলাল দে মহাবিদ্যালয় মাঠে এই বাজার চালু করা হয় ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টার জন্য চলবে মানবতার বাজার আচ্ছা, না কোনো পয়সা লাগে না আমাকে মাগনা দেশে আমরা খাইতে পারি না এই জন্য দেশে কাজ কাম নাই নবগ্রাম রোড কুটকোড়া থেকে আসছি ন্যাশনাল আইডি কার্ড দেশে না কোনো টাকা পয়সা চায় না এমনিতেই আমাকে দেশে হ্যাঁ আমাকে উপকার হইবে আমরা খাইতে পারিনি এই জন্য আমরা খাবার দিচ্ছি আমাকে তো বাংলাদেশ সমাজতান্ত্রিক বাসাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে ডাক্তার মনীষ চক্রবর্তী দেশে অনেক কিছুই দেওয়া হয়েছে চাল দেশে ডাল দিছে চিনি দেশে সেমাই দেশে তরু তরকারি দেশে ইত্যাদি অনেক কিছুই দিছে বাজার উপকার তো অবশ্যই হবে অপকার হবে না তো আমার দুদিনে বাজার হলো দুদিন তো চলে গেলো একটা ড্রাইভার একটা ফ্যামিলি চলে গেল সংসারটা চলে গেল দুদিন এটা উপকার তো অবশ্যই উপকার হবে অপকার হবে না কোনো এটা লাভ না কোনো টাকা পয়সা নেওয়া হয় না কোনো টাকা পয়সা দেওয়া হয় না পদ্ধতি তো সিরিয়ালে দেওয়া আছে সিরিয়াল বাই চাল ডাল আঠা পেয়ে না সাধারণ মানুষ পায় না সাধারণ মানুষ সবাই তো আর যে কাগজ কাগজপত্র দেওয়া হয়েছে তাটাই দেওয়া হয়েছে আবার দিতে আছে আবার নিতে আছে জেলা বাসুদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী জানান সমাজের নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের জন্য এই বাজারের আয়োজন করা হয়েছে এর মধ্য দিয়ে কিছু কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হচ্ছে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই বাজার চলবে চাল ডাল তেল শাকসবজি দুধ আটা চিনি ও সেমাইসহ দশ ধরনের খাদ্য সামগ্রী রয়েছে এই বাজারে যারা এই বাজার থেকে পণ্য নিতে চান তাদের জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার বাসদ নেতৃবৃন্দের কাছে জমা দিতে হবে পরে বাসদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে মুঠোফোনে নির্ধারিত দিনে মানবতার বাজার পণ্য নিতে আহ্বান জানানো হয় এই প্রক্রিয়ায় আগ্রহীরা এই বাজার থেকে নিত্য পণ্য পাবেন আমরা লকডাউনের কারণে যে অসহায় মানুষ রয়েছেন যারা কর্ম হারিয়েছেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে মানবতার বাজার থেকে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করছি গতকালকে থেকে আমরা এই বাজারটি শুরু করেছি প্রথম ধাপে আমরা তিনশো রিক্সা শ্রমিককে দিচ্ছি এবং এরপর থেকে বিভিন্ন পেশায় যে মানুষরা দরিদ্র হয়ে গেছেন বা যারা খাদ্যাভাবে আছেন তাদেরকে আমরা এখান থেকে ধারাবাহিকভাবে ঈদের আগের দিন পর্যন্ত সহযোগিতা করব আমরা এখান থেকে একদিকে যেরকম নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেল আটা এগুলি দিচ্ছি আবার ঈদের যে পণ্য সামগ্রী চিনি দুধ সেমাই সেগুলিও দিচ্ছি আবার শাক সবজি তরিতরকারি এই সব কিছু মিলিয়ে প্রায় দশ ধরনের খাদ্য সামগ্রী আমরা এখান থেকে দিচ্ছি মানে আমাদের হিসাব মতে এক একজন মানুষ অন্তত পাঁচ ছয় দিনের খাবার তো একটি পরিবার এক সপ্তাহের খাবার একটি পরিবার পাচ্ছে আমরা এখন পর্যন্ত একবার করেই দিচ্ছি কিন্তু এরপর যদি আমাদের সামর্থ্য হয় আমরা চেষ্টা করব এদেরকে আরও একবার করে দেওয়া গত দুই দিনে পাঁচ শতাধিক দিনমজুর এই মানবতার বাজার থেকে সুবিধাভোগী হয়েছেন